সবসময় ফুটদের সাথে আছে রাসেল এবং চলছে ভূত এফ এম ভূত এফ আপনাদের সবাইকে আবার হোসেন খন্দকার সাকাত হোসেন আমরা দুইজন আপনার ডিউটি শেষ করে ক্যাম্পে ফেরত আসছিলাম ট্রেনিং সেন্টারে ক্যাম্পে তো আসার সময় আপনার ক্যাম্পে আসার একটু আগে একটা আম গাছ আছে তো ওটার গোড়াটা আপনার ভালো করে বাঁধা কিন্তু ভাঙা আচ্ছা তো ওখান থেকে একটা ঠিক একটা ছোট বলের মতো একটা আগুনের একটা আলো আপনার বলের মতো একটা আগুনের একটা দলা আলো উড়ে আপনার ওই ট্রেনিং সেন্টারের ভিতরে দুইতলা একটা আপনার মাটির দুইতলা বাড়ি আছে ওটাই এসে বসলো আচ্ছা। বসার পরে আমরা দুইজন পিছনে পিছনে ফলো নিলাম নেওয়ার পরে ওই বিল্ডিংটা থেকে দশ থেকে পনেরো হাত দূরে আমরা দুইজন দাঁড়ালাম দাঁড়ানোর পরে ভালো করে আপনার লক্ষ্য রাখলাম পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট ইঞ্চি পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট আপনার ইয়ে লম্বা হবে আচ্ছা। তো একটা মেয়ে হলো সুন্দর একটা মেয়ে ইয়াং তো মেয়েটার গায়ে অনেক স্বর্ণ অলঙ্কার আছে প্লাস আপনার মাথায় তাস ফাস হাতে আংটি অনেক কিছু আছে দেখার মতো আচ্ছা। খুবই সুন্দর তো ওইখানে আমরা প্রায় সাত আট মিনিট ধরে দেখলাম তো সেই সময় আমরা দিশা হারাচ্ছিলাম যে আমরা কি দেখছি কি করছি কোথায় দাঁড়িয়ে আছি এমন কোনো ইয়ে আমাদের সেন্সে ছিল না আচ্ছা। তারপরে আপনার হঠাৎ পলক পড়ে যায় যে আমার ব্যাটসম্যান ছিল খন্দকার শাখাওয়াত ওনার পলক পড়ে যাওয়ার পরে উনি কিছু দেখতে পারে না চোখের পলক পড়ার পরে তো আমি ওনার থেকে দুই থেকে আড়াই মিনিট বেশি দেখেছি তো আমার পলক ওই সময় পড়েনি তারপরে উনি যখন আমার গায়ে হাত দিয়ে অনেক ঝাঁকাঝাঁকি করছে তারপরে আমার সেন্স টেস্ট প্লাস আমার পলকটা পড়ে গেছে আচ্ছা। তারপরে তো ততক্ষণ পর্যন্ত আপনি একভাবে তাকিয়েছিলেন জি জি কিন্তু এই পলক পড়ার পরে যখন আমার মানসিক দৃষ্টি যখন ফিরে আসে তো সেখন আমি বুঝতে পারি যে আমাদের দুইজনকে ডাকছিল হাত দিয়ে হাত দিয়ে মানে আপনি যেভাবে দেখাচ্ছেন সেটা হচ্ছে যে হ্যাঁ, অনেকটা হ্যাঁ, মনোজাতের মতো হ্যাঁ, করে সামনের দিকে ডাকছিল ডাকছিল তারপরে আরেকটা বিষয় হলো মেয়েটা অস্থির এক জায়গায় দাঁড়িয়ে ছিল না চারটে অথবা পাঁচটা দরজা আছে দুই তালাই আচ্ছা তো এক এক সময় এক এক দরজায় আর যে দরজায় যাচ্ছে যতটুকু মানুষটা অতটুকুই আপনার শুধু আলোর ঝিলিক এছাড়া অন্য কোথাও না অন্য কোথাও কোনো আলোর ঝিলিক ছিল তারপরে আমাদের ভালো সমস্যা হয়েছে যে মনে করেন প্রায় তিন থেকে চার দিন আমরা ঘুমাইতে পারিনি দুইজন তারপরে স্যারকে জানানো হয়েছে যে সেনাবাহিনীর ট্রেনিং চার্জনিং স্যার ছিলেন তো স্যার বললো কোনো সমস্যা নাই এখানে এমনটা হয়ে থাকে আজ থেকে দুই থেকে আড়াই বছর আগে দুইজনের চোখে পড়ছিল ঠিক একইভাবে ঠিক একইভাবে তোমাদের দুইজনের চোখে পড়লো এবং সেটা কি যা তারা যে বর্ণনা দিয়েছিল বা যেরকম আপনিও কি সে- ঠিক সেরকম দেখেছেন তাদের ঠিক এরকমই দেখছি কিন্তু একটু কম বেশি আর কি আমরা একটু বেশি দেখেছি আচ্ছা এরকম কোন ঘটনা কি ঘটেছিল যে কোনো আহ, গন্ধ পেয়েছিলেন ওই সময় গন্ধ হ্যাঁ গন্ধ পেয়েছিলাম কিন্তু গন্ধটা যেমন আপনি এই যে কিছু ব্যবসা প্রতিষ্ঠানে আপনার আগরবাতি টাইপের কিছু জ্বালাই সাধু সাধু টাইপের কিছু গন্ধ যেগুলো আছে মানে জি জি জি এই টাইপের একটা তার মানে যেমন ধূপ টুপ জ্বালাইলে যেমন আপনার একটা ইয়ে হয় ঠিক আছে আচ্ছা হ্যাঁ অমন টাইপের একটা ইয়ে। এবং আপনি নিশ্চিত যে যখন আপনি দেখছিলেন এই ঘটনাগুলো তখন আপনি পুরোপুরি জেগেছিলেন জি পুরোপুরি আমি পুরোপুরি জেগেছিলেন এবং এই ওই এলাকায় কি আর মানে এই ছাড়া ওই যে আড়াই বছর আগে আরো অনেকেই কি দেখেছে এরকম কোনো ঘটনা আছে হুম দেখছি এর আগে দেখেছে এর আগে দেখছি এর আগে আপনি আমি যা দেখেছি এর থেকে জিনিসটা শুনলাম আমি শুনেছি অ্যাক্সেস ছিল আচ্ছা আরো অনেক বেশি ছিল হ্যাঁ জি আরো বেশি ছিল কিন্তু সেই সময় আপনার ওই বাড়ির ভিতরে আপনার হিন্দুদের বাস ছিল তিনার এখন নাই যে পরে যেটা শুনেছি নেক্সট টাইমে ওনারা ভারতে চলে গেছেন ওই পোড়া জমি জায়গা বেছে দিয়ে এই জন্য আচ্ছা। এখন অনেক কম দেখা যায় আচ্ছা পরবর্তীতে আপনার কখনো সমস্যা হয়নি আমি যখন হ্যাঁ পরবর্তীতে আমার সমস্যা হয়েছে তিন দিন তার মানে আমার এমন মনে হতো প্রায় তিন দিন বেশি সমস্যা হয়েছে আমি ঘুমাইতে পারিনি আর আমি প্রায় পনেরো থেকে বিশ দিন মনে করেন আমি চোখের পাতা বুঝলেই ওই দৃশ্য আমার সামনে চলে আপনার কোনো ক্ষতি করেনি সে জি না আমার কোনো ক্ষতি ক্ষতি করেনি এই জন্য যে আমরা শুনছিলাম জিব্রান ভাই একদিন বলছিলেন আমাদেরকে জিব্রান ভাই এবং সুমন ভাই আমাদের সাথে কথা বলছিল বলছিলেন যে যে সমস্ত মানে এই সুবাসের ব্যাপারটা আর কি যেটা সাধারণত এরকম মিষ্টি সুবাস পাওয়া যায় গুড স্পিরিট তারা তারা ক্ষতি করে না কিন্তু দেখা যায় আপনি ওই সময় কি ভয় পেয়েছিলেন জি না ওই সময় আমি কোনো রকম আমি নার্ভাস হয়নি কিন্তু পরে আমি নার্ভাস পরে নার্ভাসটা হয়েছিল ওই সময় ভয় লাগেনি কিন্তু পরে মনে পড়লে প্রথমে আমার কিন্তু বিশ্বাস হচ্ছিল না নিজেকে নিজে বিশ্বাস করতে পারছিলাম না তারপরে আমি অনেক ইয়ে করে ওনাকে বারবার আমি চার্জ করি বলছে হ্যাঁ তুমি যা দেখলাম আমি তো তাই দেখলাম তারপরে আমি কনফার্ম হয়েছি থ্যাংক ইউ আপনাকে এরকম একটা গল্প শেয়ার করার জন্য আর এই মুহূর্তে আমি আরেকজন আমাদের নতুন গেস্ট আছেন তার গল্পটার আগে তার পরিচয়টা জানবো দুজন আছেন ইনফ্যাক্ট আজকে আরও দুজন নতুন আমাদের সাথে জয়েন করেছেন তাদের পরিচয়গুলো আমরা জেনে নেব এবং তারপরে একটা সময় তাদের গল্প সেগুলো শুনবো আপনার পরিচয়টা একটু বলবেন প্লিজ থ্যাংকস রাসেল আমার নাম সর্দার নিয়ামুল ইসলাম আমার নিকনেম সুমন আচ্ছা আমি আইএফসি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপে কাজ করি ঘটনা আমি যেটা আজকে শেয়ার করব সেই ঘটনাটা আমরা আরেকটু পরে ওকে আচ্ছা, সেই ঘটনাটা আমরা পরে শুনবো এর মাঝখানে আরেকজন গেস্ট রয়েছেন আমাদের নতুন আমাদের সাথে জয়েন করেছেন তার পরিচয়টা আমরা জানবো thank you Russell and hello to everyone আমার নাম রিয়া আমি ম্যাক অ্যাডভার্টাইজিং এ আছি দ্যাটস অলসো অ্যান এজেন্সি এবং I am working as a client services manager okay So Atske, I'm here to join your Adda and also accompanying my friends who are working in Buddhist. Okay. So সবার সাথে বসে গল্প গুজব করার জন্যই আসা বেসিক্যালি আমরা এখানে ভূতের গল্পগুলোই করি এবং আমাদের সঙ্গে সাকিব ভাই আছেন সাকিব ভাই আজকে কি কি অবস্থা বলেন একটু খুব ভালো অবস্থা আজকে যে স্টোরি দিয়ে শুরু করলাম এরকম যদি রাতে আমার হয় তাহলে আমি অনেক ভয় পাবো আমি স্যালুট জানাই যে আপনি ভয় পান নাই সেটা মানে শুনেই ভয় লাগছিল কিছুটা আমি আমি শুনে খুব অবাক হয়েছি কিন্তু উনি পরে ভয় পেয়েছিলেন এটা বলেছেন অবশ্য এটাও কিন্তু একটা বেশ ইউজুয়াল ইয়ে আর কি মানে পরে <laughs> মানে ওই সময় তো ঘোরের মধ্যে থাকে হ্যাঁ। পরে হয়তো ভয়টা পায় রাইট তো আমরা একটা ব্রেকে যাই না একটা ব্রেকে যে তারপরে আমরা গল্প আবার গল্পে ফিরে আসবো কিছুক্ষণ একটা খুব অল্প একটা ব্রেক শালা পরামর্শের জন্য কোনো প্রবলেমের সমাধানের জন্য তো আমি এরকম ভালো দেখেছি জেনুইনও দেখেছি আবার ফেকও অনেক দেখেছি তো মাথায় সবসময় আগে ফেকটা দিয়ে চিন্তা করতাম যে না আগে দেখি কোথায় ফাঁক ফোকর আছে কি ব্যাপার তো পার্সোনাল এক্সপিরিয়েন্সটা হচ্ছে এরকম যেই জায়গাটার কথা বলছি ওখানে গেছি এবং উনি বলছেন যে হ্যাঁ যেই পার্সোনাল সমস্যার ব্যাপারে গেছে উনি বলছেন হ্যাঁ এরকম জিন দিয়ে জিনের ছুটি তারা কোনো একটা it's about related to black magic to তো ওরা নামাবে যে রুমটাতে ফার্স্টে নিয়ে গেল আমাদের রুমটাতে আমি আবার তখন লাইট জ্বালানো এবং রুমটা একটা রুমের ভেতর দিয়ে তারপর ওই রুমটাতে যেতে হয় ওই রুমের ভেতরে কোনো ফার্নিচার নাই ইটস একটা প্যাসেজ টাইপের একটা রুম তো আমাদের আমরা তিনজন ছিলাম একসাথে তিনজনকে পাশাপাশি দাঁড় করিয়েছে আমি মাঝখানে দাঁড়ানো এবং ওনার সিস্টেমটা হলো এরকম যে উনি তিনটা ছোট ছোট স্লিপের মতন কাগজের মধ্যে তিনজনের আলাদা আলাদা নাম লিখে সে ওটাকে ফোল্ড করলো করে যার নাম যে কাগজে লেখা তার মুখে ওটা টাচ করিয়ে একটা কাপের মধ্যে সে তিনটা কাগজ একসাথে রাখলো আচ্ছা রেখে হি বার্নড ইট আচ্ছা বার্ন করে তো আমি এই কাজ কারবারগুলো সে যখন করছে আমি যেহেতু মেন্টালি অ্যাকসেপ্ট করে গেছি যে কিছু একটা এখানে হয়তো বা ফাঁক ফোকর আছে তো by that time I am looking around যে কোথায় ভেন্টিলেটর আছে কোন দিক দিয়ে কোনো মাইক টাইক কিছু রাখতে পারে কি হতে পারে next I don't know but usual practice যে ওরা কোনো একটা বলবে যে আসছে বা কিছু একটা এরকম না তো আমি বাই দিস টাইম আমি দেখছি এবং ইটস টোটালি ব্লকড একটা রুম কোনো ভেন্টিলেটর নাই কোনো জানালা নাই একটাই দরজা যে দরজাটা দিয়ে বের হলে ওই কানেক্টিং রুমটাতে এটাতে কোনো you don't have another way out এবং ঠিক রুমটার মাঝখানে একটা ছোট পিড়ি টাইপের একটা রাখা একটু বড় পিড়ি টাইপের তো সমস্যা যেহেতু আমার এবং আমার সাথে যারা গেছেন তাদের বিশ্বাস যে এখানে কিছু একটা হবে আমি গেছি তাদের সাথে ওখানে তাদেরকে কোম্পানি দেওয়া ঠিক আছে তো ওখানে জ্বালিয়ে তালিয়ে ওই স্ট্রিপটা জ্বালানোর পরে আমাকে ওখানে বসালো বসে আমাকে বললো যে তুমি যে ওড়নাটা পরে আছো ওড়নাটাকে জাস্ট ভাঁজ করে সামনে মানে ওড়না গায়ে আছে বাট একটু স্প্রেড করে সামনে হাতের উপর রাখা করে লাইটটা অফ করে দিয়ে তারা জাস্ট ওই রুমটার যে ডোর স্টেপ এক্স্যাক্টলি ওই ডোর স্টেপেই তারা গিয়ে বসে আছে আচ্ছা এবং এই রুমের লাইট বন্ধ বাট পাশের রুমে কিন্তু টিউব লাইট জ্বলছে এবং আমি ওই লাইটের কিছুটা হলো আলো এবং রুমটা এই রুমে যে রুমে আমি বসে আছি ওই রুমটা খুব বড় বড় না তো একটা মোটামুটি আলো আধারের এন্ড আই নো যে এরা বের হয়ে গেছে এবং ওরা বাইরে বসে আছে আমি ওদের শ্যাডো দেখতে পাচ্ছি তো জাস্ট বাইরে থেকে আমাকে বললো যে তুমি স্থির থেকো কোনো রকম ভয় এখন ঘরটার মধ্যে একদম পুরোপুরি আপনি একা জাস্ট রুমটা আমি আপনাকে বলি হয়তো চার ফিট বাই আট ফিট টাইপের একটা রুম আচ্ছা হ্যাঁ, সেই আমি লম্বা লম্বি ভাবে দাঁড়িয়ে বসে আছি মাঝ- ঠিক মাঝখানে এবং দরজাটা হচ্ছে আমার সামনে ডান দিকে এবং ঘরের মধ্যে কোনো আলো নেই ঘরে ওই পাশের রুমে আলো জ্বলছে এবং ওই রুমের আলো কিছুটা হলে কিছুটা আসছে রাইট তো I feel all on a sudden যে আমার মাথার ওপরে সামনের দিক থেকে নিয়ে পেছন দিকে প্রচন্ড মানে সিভিয়ার ঝড়ের বেগে একটা বাতাস অনেক জোরে একটা বাতাস ওদিক থেকে শুরু হলো এটাও বুঝলাম আমার মাথার উপর দিয়ে ক্রস হয়ে আমার পিছন দিকে দেয়াল দিয়ে বেরোয় গেল বা কিছু একটা বাতাস হ্যাঁ বাতাস এবং প্রচন্ড জোরে একটা এবং just it's a matter of three four seconds baby okay that's all এবং ঠিক যখন আমার মাথার ওপর দিয়ে পাস করছে আই রিয়েলাইজ যে আমার ওড়না যেহেতু সামনে বিছানো কিছু একটা পড়েছে আচ্ছা আমি জানি না তো অতখানিও আলো আসছে না এবং ওই রকম অবস্থা আমি আর ওই সিচুয়েশনে নাই যে আমি ওটা দেখবো তো আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়া বের হয়েছে কারণ আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি আর I don't know what's happening আমি জাস্ট ওর চলে যাওয়ার পরে আমাকে বাইরে থেকে বললো যে তুমি বের হয়ে আসো আমি ওই হাত হাতটা দিয়ে ওনাটাকে এভাবে আমার বুকে জড়িয়ে ধরে আমি দেখিওনি আমি বের হয়ে এসে জাস্ট ওই দরজার কাছে আমি বসে পড়েছি মাটিতে বসে পড়েছি পরে আমি ওনাটা এভাবে সামনে ছড়িয়ে দিয়েছি তো তখন আমি যেটা দেখলাম যে মানে ধুলো বালির সাথে কিছু এরকম স্কেলেটন কিছু অনেক পুরনো বোনস এবং সাথে আরো কিছু হ্যাঁ এবং ইউজুয়ালি আমাদের কনসেপ্ট যেটা ব্ল্যাক ম্যাজিকে যেটা করা হয় যে ইউনো একটা পুতুলের মতন আঁকা ছিল এবং ওটার পেছনে রিলিজিয়াসকে আমি হার্ম করতে না তারপর আমি বলি যে সুরা রহমানের একটা লাইন যেটা ওটাকে উল্টো করে লেখা ছিল এবং ওটার মধ্যে আমার নাম লেখা ছিল ফিগারটার মধ্যে এবং ওপরে লেখা ছিল তিনবার মুসিবত বুকের জায়গাটাতে তিনবার মুসিবত লেখা এবং ওটা একটা বাজে নোংরা কাপড় দিয়ে পুরো জিনিসটা মাটিগুলো বাদ দিয়ে পুরো হাড্ডি তারপরে আঁকা ছবিটা কাগজের টুকরোটা এই সবকিছু একটা নোংরা কাপড়ের মধ্যে বাধা ছিল নাও দ্য পয়েন্ট ইজ এখানে কালো জাদুটা কিন্তু ব্যাপার না পয়েন্ট ইজ আমি তার আগে পর্যন্ত একদম কনসিয়াস মাইন্ডে পুরো রুমটাকে আমি রিভিউ করে নিয়েছিলাম and once and for all আমি এখনো ক্লেম করে বলতে পারি যে ওইটুকু টাইমের মধ্যে ওরা বের হয়ে যাওয়ার পরে ওই বাতাসের সোর্স কিভাবে আমার মাথা থেকে যে পড়লো এবং আমি আই ক্যান ফিল যে সিলিং থেকেই পড়ছে এবং কিছু পাস করে যাওয়ার সময় পড়ছে এবং এই জিনিসটা আমার চোখের সামনে দেখা it all happened in afternoon মানে মিড নুন একদম দুপুর বারোটা একটার সময় এরকম সময় অলরাইট যেটা হচ্ছে যে ওই পুকুরে প্রায় মানে গোসল করতে গেলে হঠাৎ হঠাৎ করে কেউ কেউ নিখোঁজ হয়ে যেত আচ্ছা ইভেন অনেক সময় দুপুর ভর দুপুরবেলায় দেখা গেল ছোট বাচ্চা গোসল করতে গিয়েছে চার পাঁচটা বাচ্চাদের সাথে একজন নাই আচ্ছা। এবং এরকমও শোনা গেছে যে যার বাচ্চা মিসিং হয়েছে বা যে লোকটা মিসিং হয়েছে তারা আগের রাতে স্বপ্ন দেখে যে একটা খালি কলস সে মানে খালি কলস একটা স্বপ্ন দেখায় যে পুকুরে ভাসছে আচ্ছা that mean that pond is asking something এবং দেখা যায় যে যাকে স্বপ্নটা দেখিয়েছে নট নট রিয়েলি যে তার ফ্যামিলিতে কেউ হবে বাট নেক্সট মর্নিং বা নেক্সট ডেতে কেউ একজন মিসিং তো যেটা হলো যে এই পুকুরটা নিয়ে যেহেতু সবারই একটা মানে এরকম ভয় বা ভীতি ছিল তো এক সময় ওই পুকুরের জায়গাটুকুর যে মালিক ছিল হি ডিসাইডেড যে ওকে সে সেল করে ফেলবে তো সে জায়গাটা সেল করে ফেললো এবং একজন লোক সেটা ভরাট করে বাড়ি বানাবে আর কি ওকে তো মাটি ফেলা শুরু হলো তো যখন ভরাট হয়ে গেছে মোটামুটি পাইলিংয়ের জন্য সে রেডি এরকম একটা সময় ওই যে বাড়িটা মানে জমিটা কিনেছে তার ওয়াইফ স্বপ্ন দেখছে যে তার কাছে জোড়া ডাব আচ্ছা একটা স্বপ্ন দেখাচ্ছে যে জোড়া ডাব তার কাছে চাচ্ছে ওকে তো <clears throat> ডাবের সাথে কি সম্পর্ক আসলো ওই বউটা ঠিক বুঝলো না তো সে পরদিন সকালে তার হাজবেন্ডকে বললো যে দেখো আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম আমাকে একটা জোড়া ডাব চাচ্ছে আমার কাছে এবং পুকুরটা চাচ্ছে মানে সে স্বপ্ন দেখলো এরকম যে পুকুরটাই তার কাছে একটা জোড়া ডাব চাচ্ছে তো সে ভয় পেল সে তার হাজব্যান্ডকে বললো যে আমার মনে হয় তুমি পুকুরটাকে বাঁধ দাও দ্যাট মিন হুজুর ফুজুর কাউকে ডেকে চারদিকে কোনো সুরা টুরা দিয়ে কোনো একটা বাঁধ দাও তো হাজবেন্ড প্রথমে জিনিসটা আমল দেয়নি পরে চিন্তা করলো যে আচ্ছা, ঠিক আছে বউ যখন এত করেই বলছে তাহলে একটু করেই দেখি তো সে তখন একজন হুজুরকে ডাকলো ডেকে বললো যে এই অবস্থা আমার ওয়াইফ তো স্বপ্ন দেখেছে যে একটা জোড়া ডাব সে চাচ্ছে তো বললো যে তাহলে কি করা যায় তো ঠিক আছে হুজুর কিছু সোরা টোরা লিখে চার চার কোনায় আর কি চারটা বিভিন্ন জায়গায় পুঁতে রেখে আসলো যে পুকুরটাকে বাঁধ দেওয়া হয়েছে তো ভদ্রলোকের তিন ছেলে মেয়ে ছিল আর কি মানে দুটো ছোট দুজন ছোট আর একজনের বয়স মানে একজনের এইজ হবে বোধ হয় দশ বারো আর একজনের আট আর একজনের ছয় এরকম একটা তো <clears throat> পরদিন ওই ওরা স্কুলে যায় তিনজনই যখন স্কুলে যায় ছোট দুজন আর কি মানে বড়টার বোধ আগে ছুটি হয়ে যায় ছোট জনের বোধ এক ঘন্টা বা দেড় ঘন্টা আগে ছুটি হয় তো স্কুল থেকে ফেরার পথে ওরা ট্রাক একটা হিট করে হিট করলে দুটো বাচ্চাই মারা যায় দুটো বাচ্চা একসঙ্গে দুটো বাচ্চা একসঙ্গে মারা যায় আচ্ছা। এবং ওর বাচ্চাদেরকে আনতে একটা রিক্সাওয়ালা ফিক্স করা ছিল রিক্সাওয়ালা আনতে যায় রিক্সাওয়ালা ইনজিউর হলো সিরিয়াসলি বাট সে মারা যায়নি শুধু বাচ্চা দুটোই মারা গেল ওকে তো কিছুক্ষণের মধ্যে পাড়ায় খবর ছড়ায় পড়লো তারপর তো আমরা সব দৌড়াদৌড়ি মানে জিনিসটা দেখার জন্য গেলাম দেখলাম যে হ্যাঁ বাচ্চা দুটো একদম শেষ মানে একজনের তো মাথার উপর দিয়ে গেছে মানে মাথার ঘিলু বেরিয়ে গেছে একটা বাচ্চার আর একটা বাচ্চার হাত মানে পেটের উপর দিয়ে গেছে ওর একটা হাতের পোর্শনটা চলে গেছে একদিকে বডির জাস্ট <laughs> মানে পেটের মাঝখান থেকে গেলে যেটা হয় তো এটা কি মানে না খুবই অদ্ভুত ব্যাপার যে এটা একটা মানে সারা সবসময়ের জন্য আমার মনে একটা প্রশ্ন জাগে যে এই স্বপ্নটার সাথে ওই পুকুরটা আসলে পুকুরটা মানে পুকুরটা কি এক্স্যাক্টলি আমি এটাই কোশ্চেন করতেছিলাম যে পুকুরটা অনেক পুরনো পুকুর কিন্তু মানে মানে সবাই বলে যে এটা সেই ব্রিটিশ আমল থেকেই পুকুরটা ছিল বেশ পুরনো পুকুর এবং পাড়ার অনেকে ওই পুকুরের পানি কি বলে মানে ফুটায় খাওয়ার জন্য নিয়ে যেত বিকজ ইস এ ভেরি মানে বিগ পন্ড দিঘি টাইপের কি বলা যায় একদম সে সুতরাং মানে মনে হচ্ছে যে একটা পুকুরের পক্ষে মানে এরকম ঘটনা ঘটা তার মানে আমার কাছে প্রশ্নটা প্রথমেই আপনার গল্পটা শুনে প্রথম যেটা মনে হয়েছিল তাহলে পুকুরটা কি এখন অনেকে বলে যে পুকুরটা হতে পারে রিয়েলি পন্ড বাট পুকুরের মধ্যে হয়তো কারো আত্মা ছিল বা হয়তো পুকুরে কাউকে ডুবায় মারা হয়েছিল বা কোনো কাউকে মেরে ফেলে ওখানে ফেলে রাখা হয়েছিল ইট কুড বি মানে কোনো আত্মা কিন্তু এটা নিশ্চয়ই ওই জায়গায় সবাই জানে এবং এই ঘটনাটা মানে নিশ্চয়ই আপনার এলাকার সবাই হ্যাঁ আচ্ছা যে ভদ্রলোক জমিটা কিনেছিল সে অবশ্য আমাদের এলাকার না উনি বাইরের ছিল বাট তারপরে কি আর ওইখানে ছিলেন বা না উনি তখন ওই জায়গাটা ইনফ্যাক্ট ওই জায়গাটা বহু বছর পরিত্যক্ত অবস্থা ছিল ইভেন আমার মনে হয় যে রিসেন্টলি তাও একজনে না অনেকে ওটাকে প্লট আকারে মানে it's a very big area so like four five plot ওখানে করে এখন লোকজন বাস করে বাট আমি যেটা বলছি তখন আমি ক্লাস সেভেন টেভেনে পড়ি আর কি অনেক আগে ঘটনা অনেক আগে ঘটনা হ্যাঁ। এরকম কিন্তু অনেক জায়গা আছে যেখানে মানে জায়গাটার হয়তো কোনো স্পেশাল কিছু নেই বাট লোকেশনটার জন্য ওখানে হয়তো কোনো কিছু একটা আছে যেটাকে ডিস্টার্ব করাটা ইজ ভেরি ডেঞ্জারাস এখন আমরা ওদেরকে দেখতে পাই না বিকজ আমাদের হয়তো ক্যাপাবিলিটি নেই বাট আমরা কিন্তু এই জার্মস যে এক্সিস্ট করে এটা আমরা জানি দুই সেঞ্চুরি আগে থেকে দুশো বছর না তিনশো বছর আগে আমরা জানতাম না যে জার্ম কি জিনিস রাইট সো জার্ম কি জিনিস ওটা আমাদের টেকনিক্যালি অ্যাডভান্সড হয়ে একটা জায়গায় এসে বোঝা গেছে যে আমাদের চারিদিকে শরীরের ভিতরে কিলবিল করছে জার্ম তাই না virus bacteria whatever so নাইলে কিন্তু দুশো বছর আগে যে আমি কাউকে বলি যে এই হাঁচি দিও না জার্ম বের হবে ও হাসবে হাসতো সত্যি বলতেছে সত্যি সো অবভিয়াসলি পুকুর বা এরকম একটা জায়গা নিশ্চয়ই কিছুটা ছিল সাম প্রেজেন্স বা হোয়াট এভার যে জায়গায় ডিস্টার্ব সে ডিস্টার্ব হতে চায়নি অ্যান্ড এনার ফর সাম রিজন মানে যে স্টোরি আমরা শুনি মানে ম্যাক্সিমাম স্টোরিতে কিন্তু মেটাফোরিক্যাল কিছু ব্যাপার স্যাপার থাকে বা যেটা আমরা দেখি যে ওটা হয়তো টু ডাইমেনশনসে দেখি মানে ওরাও আসলে ঠিক মতো কমিউনিকেট করতে পারে না একদম সেটাই ওরা যেটা পারে যেভাবে পারে কমিউনিকেট করে আমরাও যেভাবে পারি বোঝার চেষ্টা করি আর কি আর কি সেটাই জিনিসটা হচ্ছে যে একটা মিডিয়াম দেখলাম সবকিছুতে হচ্ছে ড্রিমস হ্যাঁ, স্বপ্ন স্বপ্ন সবসময় এখন মানে আমি যদি বলি এখন আমার আমার হয়েছে কি আমি আমার থ্রু আউট মাই লাইফ আমি অনেক কিছু দেখেছি কিন্তু আমার চোদ্দ বছর বয়সে যে যখন আমার রিয়েলাইজেশন হলো যে আমি এক্সট্রন কিছু দেখছি তার আগে পর্যন্ত আমি যা দেখছি সব ডিসকার্ডেড আচ্ছা ওকে সো থিংস লাইক যেমন আমি আমার জন্ম চিরগঙ্গের দেব পাহাড়ে ওকে সো ওই ওই পাহাড়ের স্টোরিগুলো আরেকদিন বলবো বাট ওইখানে আমার আজ পর্যন্ত আমি অনেক বাসায় থেকেছি চিরং থেকে ঢাকা আসার পরে অনেক বাসায় থেকেছি কিন্তু ওই বাসার মানে এভরি সিঙ্গল ডিটেল আমার মুখস্থ অ্যান্ড আমি বাসা ছেড়েছি বোধ তিন বছর বয়সে তিন চার বছর চার বছর বয়সে আমি ছেড়ে দিয়েছি পাঁচ বছর বয়সে আমার একটা ড্রিম দেখা কিন্তু with sound very odd but আমরা সবাই দেখেছি না আর্মাগেদেন তারপর ডিপ ইম্প্যাক্ট এগুলো ইয়ে সো এখন এসে আমি রিয়েলাইজ করি যে যখন এগুলো দেখি তো আমি তো I've seen this before deja vu টাইপের একটা ব্যাপার হ্যাঁ ডেজাভু না মানে এই সিনটা কি আমি বলি আমি দেপা ছাড় পরে আই ইউজ টু অনেক খারাপ স্বপ্ন ওই বাসা নিয়ে খারাপ স্বপ্ন মানে অনেক জিনিস দেখতাম যেটা আমি বুঝতাম না এমন একটা হচ্ছে যে আমরা সবাই বাসায় বসে আছি স্বপ্ন দেখছি যে হঠাৎ একটা নিউজ আসলো যে কিছু একটা হচ্ছে বাইরে সবাই বের হয়ে গেছে বাসা থেকে সো আমার আব্বার একটা বক্স ছিল তখন সো বক্স নিয়ে আমরা বেরিয়ে গেছি ওকে বক্স ওয়াগন বেরিয়ে যাওয়ার পরে আমরা সামনে একটা বাজার ছিল বাজার এসে থামছি আর তখন রাত মানে আমি বুঝতে যে গভীর রাত কিন্তু চারপাশে তখন আমার তো ইয়ে নাই মানে বাইরে থাকার এত রাত জেগে থাকার ইয়ে নেই সবাই মানুষ কিলবিল করছে এরকম সব আমি তো লাইক ওয়াও এত রাতে সবাই উপরে তাকিয়ে আছে ওকে সো আমি বলছি কেন আমি তো গাড়ির ওই জানলার উইন্ডো সিটে বসে আমি তাকিয়ে আছি সবাই উপরে তাকায় দেখলাম যে অ্যাস্টেরয়েড টাইপের এমন একটা কিছু সোজা আমাদের উপর আসছে আচ্ছা আর এই সি মানে এই জিনিসটা আমি অ্যাস্টেরয়েড জানতামও নাকি কি আনটিল এই ইয়ে পরে ক্লাস ফাইভ সিক্স এর পরে সো আমি তখন তো দের ইজ নো পয়েন্ট তখন কোনো সিনেমাও বেরোয়নি এগুলো কিছু বেরোয়নি তখন আমি দেখছি যে সেই সময়টাতে সেই সময় তখন আমি নিচে তাকিয়ে দেখলাম যে আমি তখন বুঝছি না এটা কি what is coming this way পাশে তাকায় দেখি আমাদের যত মানুষ ছিল আশেপাশে আচ্ছা। সবাই মানে as if they're frozen in time আচ্ছা আচ্ছা আর তখন হয় কিছু ওই বয়সে যে মানে একটা অড না যে সবাই আটকে উপরে তাকে মানে অ্যাজ ইফ কে পজ করে দিয়েছে সো ওই ফিলিংটা যে something stopping and there is nothing you can do and you're the only person যে এখানে আছে যে নড়তে পারে এবং আমি দেখছি যে এস এম এস এর মধ্যেও অনেকে বলছেন মিজান যেরকম আমাদের বলেছেন যে তিনি একটা বাসায় থাকেন যে বাসাতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে একটা পুরনো বাড়ি এবং হিন্দুদের বাড়ি সেই বাড়িটা থেকে অনেক অনেক অনেক এরকম টাইপের ঘটনা ঘটে আমাদেরকে আরও এস এম এস করেছেন দেখতে পাচ্ছি এখানে উৎসব দেব নয়ন মুস্তাফিজ আমাদের এস এম এস করেছেন নোবেল তারপরে আমাদের এস এম এস করেছেন নাথ এম ডি নাথ এছাড়াও K M Shahidul S M S করেছেন নবনী এছাড়া এসএমএস এম করেছেন শান্ত আমরা এই এসএমএস গুলো কি মানে সামহাও এড্রেস করতে পারি নেক্সট শোতে আমরা এসএমএস মানে অনেক এসএমএস আসছে আমরা ওগুলো কিন্তু পড়ার টাইম পাচ্ছি আমরা টাইম নিজেরাই এত বকবক হ্যাঁ আমরা নিজেরা এত বেশি কথা বলছি যে পাচ্ছি না আসলে কথা মানে আর ব্যাপারগুলো এত ইন্টারেস্টিং ছিল হ্যাঁ যে আমরা আসলে ছাড়তেও পারছিলাম না আমাদের শুনতে ইচ্ছে আসলে ইন্টারেস্টিং হবে সবার গল্পগুলো এত মজার সো এই এসএমএস গুলো যদি আমরা একটু ঘাটিয়ে দেখে নেক্সট শোতে একটু অ্যাড্রেস করতে পারি আই থিংক ইন্টারেস্টিং হবে রাইট এবং আমার কাছে যেটা মনে হয় যে অনেকেই এর মধ্যে বলার চেষ্টা কিন্তু এর পুরোটা আসেনি হ্যাঁ। কিন্তু ঘটনাটা সত্যি যে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি আজকের হাতে সময় নেই আমাদের শেষ করতে হবে আর কথা হবে আবারও ঠিক আগামী শুক্রবারে ঠিক সকাল সকাল বলছি আমি রাত এগারোটা উনষাট মিনিটে আচ্ছা, রাসেল আজকে কিন্তু একটা মজার ব্যাপার ঘটেছে সুমন ভাই আমাদের সাথে নেই কিন্তু সুমন ভাই কিন্তু আমি এটা এটা আমি এটা রাস্তায় বলতে চাইছিলাম যে সুমন ভাই এখানে নাই কিন্তু খুব একটা কোইন্সিডেন্স একটা অদ্ভুত একটা কোইন্সিডেন্স সুমন ভাই ইনফ্যাক্ট আছে কোথায় আছে আমি একটু বলতে চাই আচ্ছা বলেন নট নট অন এই মুহূর্তে না মানে এখন তো দিনের বেলা মানে নট অনলি সে আমেরিকাতে সে এখন মানে আজকে এখন তো ওদের দিন আজকে রাতে he is joining ghost hunters এর team in an official investigation of আর ম্যান লুনাটিক অ্যাসাইলাম যেটা সে বলেছিল ওকে যাওয়ার আগে ওকে সেটা আজকে ঘটবে সেটা আজকে ঘটবে সুতরাং আমাদের শোটাও ভূত এম ওই দিনই হলো ওকে আমরা শেষ করি না শেষ করি থ্যাংক ইউ সাকিব ভাই সাকিব ভাই আপনি লাস্টে কিছু যদি একটু না thank you Russell I think you you did really good মানে good job of conducting this show thank you Suman ভাই অ্যান্ড মাসুদ uh, ভাই তো আছে সাকিব ভাই আমার কাছে মানে ব্যাপারটা আপনার যেটা বললেন খুবই অদ্ভুত একটা গল্প এবং সেই গল্পগুলো প্লাস আজকে সুমন ভাই এসেছিলেন সব গল্পগুলো আছে একটু একটু অন্যরকম ছিল তাই না মানে আজকে আজকে দেখলাম যে হ্যাঁ আজকে যেমন একটা যেমন সুমন ভাই গল্পে দে আছে ফিজিক্যাল একটা জিনিস উনি দেখেছেন এবং ফিল করে একটা তো স্বপ্ন দেখেছেন অন্যটা কবরস্থানে দেখেছেন এরকম আমি সামনাসামনি অনেক কম মানুষ চিনি যারা এরকম দেখেছেন আর কি দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং আর সব আজকে থিমটা বেশ স্বপ্ন সেন্ট্রিক একটা থিম হয়ে গেল স্বপ্ন জিন এবং মানে সবচেয়ে বড় কথা যে সেটার সাথে বাস্তবতার একটা বিল ছিল যেটা হচ্ছে যে দেখে এসছে সেটা ঘটেছে বা এরকম কিছু একটা যাই হোক কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক উনষাট এগারোটা উনষাট মিনিটে আমাদের মনে হয় কিছু বলতে যাচ্ছেন um, হ্যাঁ, আমরা আমরা আমরা আসলে মিস করছি এস এম এস গুলো অসংখ্য এস এম এস গুলো আমরা মিস করছি thank you very much thank you অনেক ধন্যবাদ হ্যাঁ, আমার খুব ভালো লাগলো অনেক ভয় পাবো এখন হয়তো বাসায় গিয়ে জানি না বাট আড্ডাটা খুব জমেছিল এবং thank you to radio Foorti and বোথেস্ট জমেছিল না বলো ভয়ঙ্কর হয়েছে ভয়ঙ্কর হয়েছিল সেটাই সেটাই আমরা চলে যাচ্ছি গানে এবং যেতে যেতে যে গান